ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার অজপাড়া গায়ে বসে ভিডিও তৈরি করে অনলাইন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন কৃষক স্মাইল হোসেন ও তার ভাই এনামুল হাসান নিজেদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পাশাপাশি বিভিন্ন অনলাইন ভিত্তিক চ্যানেলে এসব ভিডিও দিয়ে মাসে আয় করছেন লাখ লাখ টাকা দলের কেউ রিক্সা চালক কেউ দিনমজুর কেউ বা আবার গার্মেন্টস কর্মী নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকায় করেছেন সড়ক নির্মাণ সহ নানা সামাজিক কাজ বিস্তারিত হোসাইন শাহিদের রিপোর্টে লাইট ক্যামেরা অ্যাকশন নয় হাতের মোবাইল দিয়েই হালুয়াঘাট উপজেলার কালিয়ানিকান্দা গ্রামের মেঠো পথে চলছে শুটিং ঈদ উপলক্ষে অনলাইন দুনিয়ার জন্য ইসমাইল হোসেন ও তার ভাই এনামুল হাসান তৈরি করছেন ভিডিও জানতে চাই কৃষক থেকে কিভাবে হলেন ইউটিউবার সারাদিন কাম করে পাই পাঁচশো ছয়শো টিয়া আর তুই কত এক ভিডিওতে পড়ছি সত্তর আশি হাজার টিহা এটা কি বিশ্বাসের কথা আমি বিশ্বাস করছি না যখন টিয়া পয়সা উড়াইলো তখন আমার বিশ্বাস হয়েছে যে না অ্যাকচুয়ালি আমরা এই কাজটা করলে টিয়া পয়সা ইনকাম করুন যাইব পরে ভাই একের পরে এক ভিডিও বানিয়ে দিতেছি হালের গরু বেচে দুই সালে দুই ভাই শুরু করেন কাজ মোবাইল ফোনেই করেন এডিটিং এক একটি ভিডিও থেকে আয় করছেন প্রায় লাখ টাকা তাই এটিকেই পেশা হিসেবে নিয়েছেন তারা আমি দশজন লোকের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি পাশাপাশি আমরা নিজেরাও স্বাবলম্বী একজনের রিক্সা চালাইছে একজনের খ্যাত কাম কাম করছে ঠিক আছে এই সমস্ত মানুষটি লইয়া আমরা বর্তমান কাজ করতেছি আর মানুষে আমরা সাপোর্ট করতেছে অজপাড়া থেকে অনলাইনের কল্যাণে সেলিব্রিটি এখন ইসমাইল নানা বিড়ম্বনাতেও পড়তে হয় তাকে তবে সুস্থ ধারার ভিডিও তৈরিতে পরিকর তিনি আর এসব বিষয় খেয়াল রাখেন কৃষক বাবা সুরুজ আলী অন্য গাড়িগালা মানছে না ভাবে সেইটা বলে হ্যাঁ, বালা ভিডিও এটা বানাই আশা করি বিনোদন হিসাবে আমরা ভিডিওটা মোটামুটি ভালোই দিতে খারাপ না আমার অন্যরকম একটা দাম দিয়ে মূল্যায়ন করে আর কি আয় করা অর্থ দিয়ে সংসার চালানোর পাশাপাশি এলাকায় সড়ক নির্মাণ সহ সামাজিক কাজ করছেন ইসমাইল ও এনামুল সাথে দলের অন্য সদস্যরাও হয়েছেন স্বাবলম্বী যতদিন ধরে বিনোদন দেওয়া শুরু করে দিছি ইনশাল্লাহ আল্লাহ রহমত মানুষের কাছ থেকে কখনো খারাপ কমেন্ট আসে নাই পরিশ্রম করার যে মানসিকতা ওইটা যদি থাকে এবং তার যদি ওইরকম ক্যাপাসিটি থাকে সে যে কোনো জায়গা থেকে নিজেকে এস্টাবলিশ করতে পারে তার পক্ষে এটা সম্ভব হয় যেটা ইসমাইল ভাই এনামল ভাই তারা এটা বাস্তব উদাহরণ শুধু নিজেদের অনলাইন চ্যানেল নয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেও ভিডিও বিক্রি করেন তারা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা